চারটা জিনিস আমাদের শিখতে হবে এখন আমার সাথে একটু বলবেন আপনারা বলেন বলেন তৌহিদ সুন্না তিনবার বলেন তৌহিদ সুন্না তৌহিদ সুন্না সবাই জানি দুইটা শব্দ বাকার তৌহিদ এবং সুন্না কাকে বলে আমরা শতকরা পাঁচজনও জানি না যেই লোকটা জানে না ও গাড়ি চালাতে পারে যে গাড়ির ড্রাইভিং শিখে নেয় গাড়ি চালাতে পারে গাড়ি চালালে গাড়ি ঠিক হবে না ভুল হবে ইলেকট্রিসিটির কাজ যে জানে না কাজ করতে গেলে বাতি জ্বলবে না নিজে জ্বলবে তাহলে আপনি তহিদ সুন্না না জানলে এই তহিদ সুন্নার নামে আপনি জান্নাত না জাহান নামে যাবেন নজবিল্লা গাড়ি চালিয়ে এইখানে কি জায়গার নাম বড় গোয়ালি না পৌঁছে অন্য কোথাও পৌঁছতে হবে না যে রোডের অবস্থা আপনাদের আমার আবু হানিফ ভাই মাসাল্লাহ অভিজ্ঞ বারাকাল্লাফি আমি তো ভাবছিলাম গাড়ি কখন যে উল্টে কোন দিকে যাই আল্লাহুল মুস্তান এবং এই রোডে হওয়ার কারণেই হচ্ছে তাওহিদ সুন্না না বুঝা না করা ওটাও শুনে রাখেন এই ভাঙ্গা রোড থাকার কারণ হচ্ছে এই তাওহিদ সুন্না মানে আখেরাতে জান্নাত তো পরের কথা দুনিয়াই তো বিপদে আছি আমরা সৌদি আরব তাওহিদের দেশ মাজরা বলে খেজুরের বাগান ফার্ম যেটা খ্যাত খামারের মধ্য দিয়ে যে রাস্তা ওদের আপনাদের হাইওয়ে হাইওয়ে আছে না এর একশো গুণের দশ হবে না পঁচিশ বছর একটা মশার কামড় খায় নাই মশারিও টানাতে হয় নাই কয়েলও দিতে হয় নাই আর এখন কয়েল দিয়ে মশাও দিয়ে বাঁচা যায় না এর মূল কারণ হচ্ছে এই তৌহিদ সুন্না না থাকা তৌহিদ সুন্না না থাকলেই এর বিপরীত বলেন বলেন শিরিক বিদাত শিরিক বিদাত এই সব কিছুর বিপদ যারা তৌহিদ সুন্না করবে দুনিয়ায় শান্তি পাবে আখেরাতে জান্নাত পাবে যারা শিরিক বিদাত করবে দুনিয়ায় আগে জাহান্নাম হবে তারপর আখেরাতে জাহান্নাম পাবে যত বালা মুসিবত আপদ বিপদ সবকিছুর মূলে হলো শিরিক আর বিদাত আজ বাংলার মাটিতে তৌহিদ এবং সন্না বুঝার মানুষ অভাব আমলের অভাব শিরিক বিদাতের শৈলাভ এর চর্চারও খুব জনগণ উৎসাহের সাথে করে এই শিরিক বেদাতের জন্যে এই ভাঙ্গা রাস্তা মশা মাছি যত আপদ বিপদ সবকিছু ইমাবিবিনে তাইমিয়া রাহিমাল্লাহ বলেন ফিদ্দুনিয়া জান্না মাল্লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরা দুনিয়ায় জান্নাত আছে যে আখেরাতে জান্নাতে যাবে সে এই দুনিয়ার জান্নাতে বসবাস করবে হতে পারে সে রিক্সা চালক ভ্যান চালক গরিব দুঃখী আপনি মনে করছেন লোকটা সুখী না ও জান্নাতের সুখ দুনিয়াই পাবে অফির দুনিয়া নার মাল্লাম ইয়াদ খোলহা লাম ইয়াদ খোলাফিন আখেরা দুনিয়ায় জাহান্নাম আছে আখেরাতেরা যারা জাহান্নামী হবে এই দুনিয়ায় জাহান্নামে তারা দাও দাও করে চলবে সবকিছু থাকবে শান্তি থাকবে না জাহান্নাম কি অশান্তি বিপদ এই বন্ধুরা আমরা সবাই প্রথমে বলেছি আমরা জান্নাত চাই তাহলে তৌহিদ আর সুন্না জানতে হবে করতে হবে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে চাই তাহলে শিরিক আর বেদার জানতে হবে এবং এই দুইটা ছাড়িতে হইবে রেজাল্ট বুঝছেন তো এবার ফরিকুন ফিল জান্না তাওহিদ সুন্নার দল যাবে জান্নাতে ফরিকুন কোন ফিন্না ফিসাইর আর একদল জাহান্নামে যারা সিরিকার আর বিরাট করবে হ্যাঁ।